লার্নিং অ্যান্ড আর্নিং টিপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন photography one of the best একটি প্যাশন বা মজার একটি প্রফেশন অনেকেই বলে থাকেন যে আপনার হাতে থাকা মোবাইল ফোনটিকে ইউজ করে আপনি হিউজ পরিমাণ ছবি তুলে আর্নিং করতে পারেন অনায়াসে আমি করেছিলাম যেটি সেটি হচ্ছে শাটার স্টোর ডট কমের মধ্যে অ্যাকাউন্ট খুলেছিলাম এবং মজা করে একটি জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে একটি ছবি তুলে আমি আপলোড দিয়েছিলাম জাস্ট আমি আমার হাতে থাকা ওয়ার্ডন ফোনটিকে ইউজ করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে zero point two five dollar earning করেছি শুধুমাত্র একটি ছবি আপলোড দিয়ে আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে আপনি প্রায় এগারোটি ওয়েবসাইটের উপরে বা এগারোটি ওয়েবসাইটের মধ্যে ছবি আপলোড দিয়ে আর্নিং করতে পারবেন অনায়াসে ফ্রিতে সুতরাং আপনার যদি হাতে মোবাইল ফোন থেকে থাকে অথবা আপনার যদি ডিএসএলআর ক্যামেরা থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনি এই কাজটি অনায়াসে করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আমি এই ছবিটি আপলোড দিয়েছিলাম তিন সাত দু সালে এবং এটি একবার সেল হয়েছে zero point two five dollar এবং যতবার এটি সেল হবে এবং ডাউনলোড করবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি অবশ্যই এই সেলিয়ার এগেনস্টে আর্নিংটুকু পাবো আশা করি বুঝতে পেরেছেন সো সেরকম প্রায় এগারোটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই আপনি নিশ্চয়ই এই আর্নিংটুকু করতে পারবেন সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related এবং ম্যাচিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো ফিরছে একটু পরেই সাথে পেয়ে থাকবে অলরাইট চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ইন্টারফেস এর মধ্যে top eleven places to sell photos online and make money total এগারোটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব দিব আজকে এবং এই ওয়েবসাইটগুলো টোটালি প্রফেশনাল এবং অনেকে কিন্তু বাই সেল করছে ফটোগুলো সো আপনি অনায়াসে ফ্রিতে আপলোড করে এই ওয়েবসাইটগুলো থেকে আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে চলুন কি কি ছবি এখানে আপলোড দেওয়া যায় সেটা আমি প্রথমে আপনাদের সাথে ডিসকাস করি সো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে people cares adults and everyone in between from every every country and culture people যে কোনো ধরনের ছবি কিডস হতে পারে adults ladies or gents etcetera people working ধরুন আপনার আশেপাশে যে পিপলগুলো কাজ করে তার ইমেজিং বা প্রিজিকল বা সুন্দর একটি ছবি আপনি নিলেন সেই ছবিটি আপনি এখানে আপলোড করে দিলেন দ্যাটস ইট এরপরে ফুড রয়েছে টুলস রয়েছে cities nature travel etcetera different types of picture আপনি নিতে পারেন যেগুলো সেই লেভেল অথবা আই ক্যাচি এবং মোটামুটি যদি সেই লেভেল এবং আই ক্যাচি হয় তাহলে নিশ্চয়ই আপনি এখানে আপলোড দিবেন তার আগে নয় এবং প্রথমত আপনি যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি আপনাকে সেটি হচ্ছে এনভায়ারি গ্যালারি এটি একটি ট্রাস্টের ওয়েবসাইট এবং এটি নাম্বার ওয়ান ওয়েবসাইট এবং যে ওয়েবসাইটের বৈশিষ্ট্য সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি you can set your own prices আপনি এখানে চাইলে নিজের প্রাইস সেট করতে পারেন এবং যেটি অন্যান্য অন্যান্য ওয়েবসাইট থেকে একটু ডিফারেন্ট এবং no one else takes card কেউ এটি কাট করতে পারবে না বা এডিট করতে পারবে না you have hundred percent control over how to display your photos এবং এটি আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন you can set your own terms and conditions ensure you are in control তার মানে এই ওয়েবসাইটে আপনি যদি লগ ইন করেন তার মানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অনায়াসে আপনি সবকিছু মোটামুটি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো আপনি সরাসরি গুগলে সার্চ দিবেন যে এমবারি গ্যালারি কিভাবে how to create or sign up এমবারি গ্যালারি আপনি জাস্ট তাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি অনায়াসে তাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনি অবশ্যই এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন সেটি আপনি যেহেতু আপনি পারবেন আমি সেটি দেখাচ্ছি না এরপর যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি হচ্ছে Adobe stock Adobe stock one of the best buy and selling images website এবং আপনি যে কোনো ধরনের ফটো এখানে আপনি বাই সেল করতে পারেন বেসিক্যালি আপনি যেহেতু সেলের উদ্দেশ্যে এসেছেন সুতরাং আপনাকে সেই কাদা কথাটি মাথায় রাখতে হবে এবং সেভাবে আপনি কাজ করবেন এখানে আপনি মিনিমাম একটি ছবির জন্য zero point two five dollar পর্যন্ত আর্নিং করতে পারবেন এবং সর্বোচ্চ ফিফটি ডলার পর্যন্ত সর্বোচ্চ জিরো পয়েন্ট ফাইভ জিরো তার মানে হাফ ডলার বা ফিফটি সেন্টের মতো আর্নিং জেনারেট করতে পারবেন যদি সেল হয় এবার চলে আসে আমার সবচেয়ে মজার এবং কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি সেটির নাম হচ্ছে Shutterstock dot com Shutterstock dot com এর মধ্যে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আমি জানি যে Shutterstock dot com one of the professional একটি ইমেজ সেলেবল মার্কেট প্লেস যেটি পনেরো বছর ধরে মার্কেটে রয়েছে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন Shutterstock has been a popular site for over 15 years to make to buy uh, stock photos online. They have over 300 million images, videos and music tracks. আপনি চাইলে shutterstock.com ডট কমের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট uh, করে আপনি আপনার ইমেজ সেল করতে পারেন ভিডিও সেল করতে পারবেন অথবা যদি আপনার কোনো মজার কোনো ভিডিও মিউজিক থেকে থাকে সেটিও আপনি এখানে সেল করতে পারেন দ্যাটস টোটালি রয়্যালিটি ফ্রি তার মানে আপনাকে এখানে কোনো পে করতে হবে না সেল করার জন্য আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন As a photographer, you can earn great money with this marketplace in the long run. According to this site, sellers on Shutterstock have made over 500 dollar million worldwide আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি কম এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে আমি আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দিয়েছি আশা করি সেটি দেখে আসলে শাটার স্টক ডট কমের মধ্যে অনায়াসে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এবং আপনি ছবি আপলোড দিতে পারবেন সম্পূর্ণ প্রসেসগুলো আমি আমার চ্যানেলের মধ্যে দিয়েছি এবার যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি আর একটি মজার ওয়েবসাইট যেটির নাম হচ্ছে Alamy dot com Alamy dot com এটি একটি প্রফেশনাল মার্কেট প্লেস বলা যায় এবং is one of the great platform on which to sell stock photos because it doesn't have any hard and fast rules কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই এবং ফটোগ্রাফের জন্য ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু সেল এর এগেনস্টে তারা আপনাকে আর্নিংটুকু দিবে ধরুন একটি ছবির প্রাইস থ্রি ডলার তার এগেনস্টে ওয়ান ডলার তারা আপনাকে দিয়ে দিবে তার মানে ফিফটি পার্সেন্ট সেল আপনাকে তারা অবশ্যই দিয়ে দিবে সুতরাং আপনি অবশ্যই অনায়াসে এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অনায়াসে কাজ শুরু করবেন দেন যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে Etsy Etsy is better known as market place to buy and sell unique handmade goods so you may not uh, to it whom looking for places to sell stock photos however Etsy boasts over three, uh, 30 million users and several different ways to sell your photos through their platform. আশা করি বুঝতে পেরেছেন যে এইখানে আপনি হ্যান্ডমেড যে কোনো কিছু সেল করতে পারেন বিশেষ করে গ্রামীণ মহিলারা অনেক হ্যান্ডমেড জিনিসের জিনিস তৈরি করে তাদের ছবিটি আপনি তুলে এখানে আপলোড দিবেন that's it boom is the best uh, way to sell any types of photo on this platform over here. Next, six photo motto. is not an online marketplace, but rather a way with a GAT that integrates with your website to help you sell photos online after you add it to your site. The photo model manages all the photo selling processes for you so this is the easiest way আমি মনে করি এই সমস্ত ওয়েবসাইটগুলো সবগুলো একই ক্যাটাগরির তবে আপনাকে মনে রাখতে হবে যে একটু রিসার্চ করতে হবে কোন ওয়েবসাইটটি বেশি পে করে সেটিতে আপনি আগে অ্যাকাউন্ট তৈরি করবেন তবে আপনাকে সাজেস্ট করব শাটারস্টক ডট কম এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করলে অনায়াসে আপনি খুব সহজে ছবিগুলো আপলোড দিতে পারবেন এবং আপনি আর্নিং জেনারেট করতে পারবেন আশা করি আপনি আগের যে শাটার স্ট্রোক ডট কম এর উপর ভিডিও দিয়েছিলাম সেটি দেখে আসবেন এবার চলে আসছি নেক্সট ওয়েবসাইটটিতে সেটি হচ্ছে Crestock Crestock can be a more passive way to earn money for your photography তার মানে আপনি ছবি আপলোড করবেন এই ওয়েবসাইটটিতে এবং আশা করি আপনি বুঝতে পেরেছেন five hundred pixel one of the best এবং professional marketplace to sell your photos in this uh, place here 500pixel.com 500 pixel is an online marketplace that helps you create a portfolio of your images and earn money it's one of the best places to sell photos online so আশা করি বুঝতে পেরেছেন এখানে আপনি সরাসরি গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন next one is Snappad for you Snappad for you professional place to sell your photos over here and then number 10 photo shelter photo শেল্টারের উপর আমি একটি অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এবং খুব সহজে তারা কিন্তু যে কোনো ধরনের ফটো নিয়ে নেয় তার মানে আপনি অনায়াসে আপলোড দিতে পারবেন ever you need to buy this space on their platform to upload the photos there are multiple pass to monthly and yearly options with different features অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি কতদিন ফ্রিতে করতে পারবেন এরপর আপনি ফ্রিডে গেলে অনায়াসে অনেকগুলো ছবি আপলোড দিতে পারবেন এবং তার এগেনস্ট আর্নিং জেনারেট করতে পারবেন next one is Uh, tour photos is a hub for uh, tourists and travel photographers uh, photographers across the globe. Jara Bishkek traveling or the tourist uh, recent or the travel person the current opportunity auditive website um, I mean uh, tourphotos.com. In fact, many travel agencies and tour companies use it to upload photos of their adventure trips tips for uh, and general public purposes. অনেকগুলো এজেন্সি রয়েছে যেগুলো বেসিক্যালি ট্যুরিস্ট রিলেটেড অথবা ট্রাভেল রিলেটেড তারা কিন্তু এই সমস্ত ওয়েবসাইট থেকে বেশি দামে বা বেশি প্রাইজে ইমেজ গুলো কিনে নেয় যাতে করে তারা তাদের ব্যবসাতে বেনিফিট করতে পারে সুতরাং আশা করি এই ইলেভেন বা এগারোটি ওয়েবসাইটকে ফলো করে অনায়াসে আপনি আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি আপলোড দিবেন এবং একটি কথা বলে রাখা ভালো যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যে শুধুমাত্র আপনি একটা ওয়েবসাইটে আপলোড দিতে পারবেন একটি পিকচার কিন্তু সেই সেম পিকচারটি অন্য কোনো ওয়েবসাইটে দিতে পারবেন তবে আপনাকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বা ক্রাইটেরিয়াগুলো বুঝে আপলোড দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে অনেকেই কিন্তু এই ধরনের ওয়েবসাইট খুঁজে এবং আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে গত শাটারস্টক ডট কম এর উপরে যে ভিডিওটি দিয়েছিলাম সেটা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 এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care